السلام عليكم ورحمة الله وبركاته আসুন আমরা দেখে নিই যে পানির পাম্প অটোমেটিক কিভাবে করা হয় এবং পানির পাম্প অটোমেটিক করলে কি লাভ আছে তার আগে জেনে নিই যে এই কোম্পানির কতদিন ধরে কাজ করে আসছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশা আল্লাহ চ্যালেঞ্জের সাথে পনেরো বছর অর্থাৎ পনেরো বছর ধরে চ্যালেঞ্জের সাথে এই কোম্পানি কাজ করে যাচ্ছে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় এই কোম্পানির অটোমেটিক আপনি বিভিন্ন জায়গায় সেট আপ করা দেখতেও পারবেন শুধু ঢাকা শহরে না পুরো বাংলাদেশ জুড়ে তা আসুন এর কি কি সুবিধা বলি এক নম্বর সুবিধা হলো এক বছরের বিদ্যুৎ সেবা পাবেন দুই নম্বর সুবিধা হলো পানি বিদ্যুৎ সময়ের অফিসের রোধ হবে পানির অপচয় তো রোধ হবেই বিদ্যুতের অপচয় রোধ হবে পকেটে টাকা অতিরিক্ত খরচ হবে না সময়ের অপচয় রোধ হবে তিন নম্বর কিছুক্ষণ পরপর পানি পানির পাম্প চালানোর ঝামেলা থেকে মুক্তি চার নম্বর আপনার মোটরের সুইচ হাত দিয়ে আর অন অফ করতে হবে পাঁচ নম্বর হলো জরুরি মুহূর্তে লাইনে পানি না থাকায় বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা হবে আউট লাইন দিয়ে পানি না পড়া পাম্প চালানোর জন্য একজন কর্মচারীর বেতন বেঁচে যাওয়া ফার্ম চালানোর জন্য একজন কর্মচারীর বেতন বেছে দেওয়া এখন আমরা জেনে নিই যে আপনার পাম্প মোটরে অটোমেটিক পাম্প সেটার ব্যবহার কেন করবেন ব্যবহার এই জন্য করবেন আপনার পাম্প যদি দৈনিক ছোট একটা মোটর দু এক ঘোড়া মোটর প্রতিদিন গড়ে অতিরিক্ত পাঁচ ছয় মিনিট থাকলে পাঁচ ছয় মিনিট থাকলে তিন ইউনিট বিদ্যুৎ অপচয় যার মূল্য তিরিশ টাকা উল্লেখিত হারে প্রতি বছর শুধু বিদ্যুৎ খাতে আপনার খরচ হবে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আরেকটা হলো যে ওয়াটার প্রুফ সিল্ক ব্যবহৃত হয় এখানে কোনো সফটওয়্যার হবে এছাড়া আরো সুবিধা হলো কেবলটা খুব ওয়াটার প্রুফ হবে অর্ডার দেওয়া মাত্রই আমাদের এই দিকে একটু এক্সিকিউটিভ অ্যান্ড এক্সপার্ট টেকনিশিয়ান পৌঁছে যাবে আপনার পাশে কারণ না আপনি জানালে আমাদের লোক কর্মচারী বা স্টাফ বা এক্সিকিউটিভ অথবা এক্সপার্ট টেকনিশিয়ান অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবে আপনার পাশে বিস্তারিত জানতে কোম্পানি নাম হবে international branch office thirty five road মসজিদ রোড তেজগাঁও ঢাকা বারোশো পনেরো মোবাইল নম্বর zero one seven eight one nine one three six double seven zero one six seven zero two one seven five zero যদি কেউ মেইল করতে চান তো I Hossain I H O double S A I N dot পিউ অ্যাট জিমেইল ডট কম আরও অনেক কথা রয়েছে যেগুলো জানতে আপনি ফোন করুন আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কেন এই ভিডিওটা জিনিসটা জরুরি এবং আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি মেশিনটাকে সেট আপ করে নিন আপনাদের বাসায়